হাই গাইজ আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি ইনানি টু মিনি বান্দরবন চো লেস গো আমরা বাসা থেকে বের হলাম বের হওয়ার পর আমরা যারা যারা যাচ্ছিলাম আমাদের কলিগ সবাই রাস্তায় আসলাম রাস্তায় সবাই রোদের ভিতরে বসে থাকলাম এখানে কোনো সচরাচর গাড়ি পাওয়া যায় না তারপরেও আমরা একটু হাঁটতে সামনে গেলাম সামনে একটা গাড়ি পেলাম গাড়ি করে আমরা ইনানি যাচ্ছি

C B G。 যদি এই গাড়িগুলোয় রাইড করতে চান তাহলে অবশ্যই কারণ এই গাড়িগুলোয় যাওয়ার সময় হয়তো দাম অনেক বেশি চায় তারপর কথা বলে বুঝে যেতে পারে ¡Ah, mira, mira, আপনারা যদি ইনানিতে আসেন আসার পরে যদি থাকার জন্য কোনো ভালো হোটেল চান তাহলে আপনারা রয়্যাল টুলিপে যেতে পারেন কিংবা ডেরা রিসর্ট অ্যান্ড বা এটা নতুন হয়েছে অনেক ভালো একটা হোটেল অবশ্যই সেটা যাবেন আর আপনার যদি বাজেট অনেক কম থাকে কম বলতে দুই থেকে তিন হাজারের টাকার মতো তাহলে আপনি এখানে অনেক হোটেল পাবেন আপনি সেগুলো দেখতে পারেন সেগুলো অনেক সুন্দর আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমরা এখন যাওয়ার জন্য রেডি হলাম মিনি বান্দরবন she doesn't. মালা আছে মেয়েদের আমাদের এটা সম্পর্কে আইডিয়া নাই এটা বলে তারপর আপনারা এসে এই দোকানে এসে ভিজিট করে দিতে পারেন কারণ এই দোকানটা আমাদের পরিচিত আবার চলে আসলাম মিনি বান্দরবন মিনি বান্দরবন আসে আপনি দেখতে পাচ্ছেন যে সুন্দর মিনি বান্দরবন আর এখানে পাহাড়গুলো যে এত সুন্দর না আসলে আমরা আশা করি আজকে বৃষ্টি যার কারণে বৃষ্টি শেষ এখন আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়তো একটু ভালো হয়েছে Não, você vestiu é meu levar. Você, é Camilo? এই বৃষ্টির ভিতরে হাতে ধরে ভিডিও শ্যুট করতেছিলাম আর আপনি আচ্ছা। দেখতে পাচ্ছেন আমরা যে রিক্সে নামতেছিলাম সো আপনারা বৃষ্টিতে একদমই পার না